নিরানব্বই তিরিশ দুশো করার জন্য প্রিন্টারটা রেডি হচ্ছিল না গার্ডারের জন্য প্রিন্টার লাল বাতি জ্বলছিল মনে হচ্ছে ফ্ল্যাশের সমস্যা আসলে ফ্ল্যাশের সমস্যা না এটা হচ্ছে কি আপনার এই যে রোলারটা না এই রোলারটা রোলারটা ঘুরছিল না গার্ডারটা বেঁধে দেওয়ার কারণে এই রোলারটা ঘুরছিল না এই রোলারটা ঘোরা 것입니 Thank you. Game point computer. Música thank you